নেক্সট নেক্সট স্যার আসতে পারি এসেই তো পড়েছেন তা আসুন আসুন আসুন স্যার সবই তো নিজে নিজে করতেছেন তা বসুন বসুন তা আপনার নামটা জানি কি স্যার আমার নাম ইবনে সেনা কেদার আলী স্যার একটা আমার ইবনে বাবা একটা আমার পীর বাবা একটা আমার শ্বশুর ফাদার আর একটা আমার নিজের বাবা ওয়া বাহ আপনি তো অন্য অন্যরকম দেখতেছি জি স্যার আচ্ছা আপনি কি কি বিষয়ে পড়াশোনা করেছেন আমি সব বিষয়ে পড়াশোনা করেছি কেমন স্যার মক্তবে হাই স্কুলে প্রাইমারিতে তারপরে আপনার হচ্ছে নার্সারিতে প্লে অনে সব বিষয়ে পড়াশোনা করেছি সব ক্লাসে অভিজ্ঞতা আপনার জি স্যার আচ্ছা বলুন তো সিডনি কোথায় অবস্থিত স্যার কিডনি যদি বাম পাশে অবস্থিত থাকে তাহলে সিডনি আমার ডান পাশে অবস্থিত সিডনি আপনার বাম পাশে অবস্থিত জি স্যার আচ্ছা চলচ্চিত্রের প্রতি আপনার কোনো ধারণা আছে জি স্যার ওইটাই তো আমি ভালো করে পারি আচ্ছা একটা ডায়লগ বলুন তো এই আমার চাকরি দিবি কিনা বল না তোকে খালাস করে দেবো একটু বিরিয়ানির পাটে গেলাম এবার নায়কের পাটে কি একটু যাবো না না থাক আপনার তো দেখে অনেক অভিজ্ঞতা জি স্যার তা বসুন বলুন তো রুগীটি মারা গেল তার ইংরেজি কি হবে sorry sorry sorry I am sorry হবে আরে আপনি বারবার রুগী দাঁড়ায় পড়ে কথা বলতেছেন কেন বসে পড়ে কথা বলতে পারেন আপনি আপনি বিপরীত শব্দ বলুন তো গরু ছাগল হাঁস মুরগি ঘোড়া গাদা শিয়াল আচ্ছা, থামুন থামুন আপনি থামুন আপনি থামুন আমি যেটা বলবো তার উল্টোটা আপনি বলবেন সেগুলোই হচ্ছে বিপরীত শব্দ আচ্ছা বলুন তো গরুর বিপরীত শব্দ কি স্যার গাভী আপনাকে আমার বোঝা হয়ে গেছে আপনি আসুন স্যার আপনাকে আমার বোঝা নেই আপনি বসুন আপনি বেরিয়ে যান আপনি আসুন গেট আউট থামুন থামুন বসুন বসুন আপনি মনে হয় বিপরীত শব্দ শুনে আমার কাছে খুব মজা পাচ্ছেন তাই না হ্যাঁ? হ্যাঁ? ও স্যার আসেন না গেছেন ও স্যার সামনে গেছে চাচা আপন প্রাণ বাচ্চা